সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন একটি টপিকের উপর ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং বা ইমেল টেমপ্লেট ডিজাইন যেটা বলতে পারেন আপনারা এটা মূলত আমরা করব হচ্ছে মেল চিপের মাধ্যমে আপনারা যারা ফ্রিলান্সিং করতে আসছেন যারা ডিজিটাল মার্কেটিং বলেন গ্রাফিক ডিজাইন বলেন অথবা এসিও e বলেন ওয়েব ডেভেলপমেন্ট বলেন যদি বলেন যে এরকম ক্যাটাগরির কাজগুলো আমি করতে চাচ্ছি না দেন আমার কাছে এই কাজগুলো করতে খুবই মানে প্যারা লাগে ডিজিটাল মার্কেটিং কিন্তু সব থেকে সহজ যদি আপনার মনে হয় যে এই কাজগুলো ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করব না আমি শুধু গ্রাফিক্সের কাজগুলো মনে করেন অনেক টুলসের ব্যবহার থাকে আপনাকে করতে প্রবলেম হবে অথবা আপনার ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনার কোডিংয়ের প্রয়োজন হতে পারে তো এগুলো যদি করতে যদি আপনি না চান তাহলে আমি মনে করি মেলচিপের জন্য আপনার সেরা হবে ইমেল মার্কেটিংয়ের কাজগুলো করা আর ইমেল মার্কেটিংয়ের চাহিদা দিন দিন আপনারা তো বিষয়গুলো বুঝতেই পারতেছেন দিন দিন কোথায় চলে যাচ্ছে তো আমরা চাইলে ইমেল মার্কেটিংয়ের কাজটা খুব সহজে শিখে আমরা ফাইবারে এখানে ভালোভাবে আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবো আর অনেকেই আছে যারা আমার ফেসবুকে এবং ইউটিউবের ভিতরে কমেন্ট করছে ইমেল মার্কেটিং বা মেলচিপ নিয়ে ক্লাসগুলো করতে বা আমাদের টুইটারি টুইটারিয়াল মানে তৈরি করতে আমাদের যদি আমাদের মেলচিপের কোর্সটা আমরা লঞ্চ করি নাই কিন্তু এটা শুধু আমাদের রিকোয়েস্ট আপনাদের রিকোয়েস্টের জন্যই মূলত আমাদের এই কোর্সগুলো রান করা হচ্ছে আজকের ক্লাসে শুধু আমরা দেখাবো যে মেল চিপের ধারণাটা আপনাদেরকে দিব যে এখানে আপনারা মেল চিপ নিয়ে কাজ করলে বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করলে তো আপনি কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন কিনা এবং এই সার্ভিসগুলো ফাইবার মার্কেট প্লেসের চাহিদা কীরকম আছে সেটাই আজকের ক্লাসের ভিতরে আমরা দেখাবো দেন নেক্সট ক্লাস থেকে আমরা এই ইমেল মার্কেটিংয়ের বা ইমেল মেলচিপের সমস্ত বিষয়গুলো আমরা দেখব আরেকটা কথা আমি বলে রাখি কারণ হচ্ছে আমরা যারা এখানে কাজ করতে আসছি অনেকে আছে যারা মনে করেন ইমেল মার্কেটিংয়ের কাজগুলো হয়তো কোডিং মোডিং জানতে হবে বা কোনো মনে হয় প্যারা লাগবে এরকম না এটা সম্পূর্ণ কাজটাই হচ্ছে ড্রাগন টপ একটা ধরেন একটা বায়ার আপনাকে ইমেজ দিছে তো ইমেজটা আপনার কম্পিউটার থেকে এনে ড্রাগন টপ মনে করেন কপি পেস্ট ধরতে গেলে সম্পূর্ণটাই কপি পেস্টের কাজ এটা সিম্পলভাবে আমি বললাম তো চলুন আমরা প্রথমে দেখি ইমেল মার্কেটিং বা মেলচিপের কাজগুলো কীরকম আছে ফাইবার মার্কেট প্লেসে আমরা একটু দেখে নিই তো আমরা চলে যাব লিখবো এখানে হচ্ছে Mailchimp Mailchimp okay Mailchimp Mailchimp okay landing page okay Mailchimp লিখি দেখেন এখানে এখন আঠাশ হাজার সার্ভিস আছে আমি এটা লিখবো না আমি লিখবো হচ্ছে ইমেল মার্কেটিং এটা পরে লিখতেছি আপনাদের বোঝানোর জন্য email marketing email mail marketing okay email marketing দেখেন এখানে অনলি ছয় হাজার সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে ইমেল মার্কেটিংয়ে বা ইমেল ট্যাম্পলেট ডিজাইন আপনি করতে পারবেন এখান থেকে আমরা এই ইমেল মার্কেটিংয়ের ট্যাম্পলেট তৈরি করতে বা ইমেল মার্কেটিং মেল চিপের মাধ্যমে সমস্ত কিছু আমরা ধরেন email marketing Mailchimp okay এটা দিয়ে যদি আমরা এই কিওয়ার্ডটা দেখে যদি আমরা সার্চ করি এবার দেখেন সার্ভিস তেরো হাজার চলে আসে এখানে আমরা সব কিছু শিখবো আমরা ইমেল মার্কেটিং করতে যা যা করতে হয় ডিজাইন কেমনে করতে হয় কিভাবে মেল পাঠাতে হয় এখানে টোটাল কথা হচ্ছে আমরা ইমেল মার্কেটিংয়ের যাবতীয় সব কিছু এখান থেকে শিখব ওকে তো আর দেখেন এখানে আমরা যদি ইমেল মার্কেটিং মেলচিপ লেখে সার্চ করি এবার আমরা কিন্তু এখানে চাইলে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি দেখি ক্যাটাগরিতে কি আছে সিলেক্ট ক্যাটাগরি ওকে আমি এখানে চাই ক্যাটাগরি দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা যেটা করবো এখান থেকে সার্ভিসটা এসে শুধু মেল চিপ দিয়ে দিব কারণ হচ্ছে আমাদের অন্য কোনো কিছুর দরকার নাই মেল চিপটা কেন শিখবো কারণ মেল চিপে সতেরোশো সার্ভিস আছে ইমেল মার্কেটিংয়ের থেকে এই সার্ভিসটা এখানে সব থেকে বেশি দিয়ে থাকে ঠিক আছে আমরা যদি ইমেল মার্কেটিংয়ের মেল চিপ দিয়ে দেখি এখানে আপনি সতেরোশো সার্ভিস পাবেন আর অনলাইনে দেখলে আপনারা হয়তো দুই তিনশো পেতে পারেন ওকে দুইশো পাইছি এখন আমাদের আমরা যদি এই ক্যাটাগরি দিয়ে কাজ করি আমরা ইমেল মার্কেটিংয়ের এই ক্যাটাগরি নিয়ে কাজ করি তাহলে আমরা খুব সহজেই দ্রুত আমরা এখান থেকে সাকসেস পাবো আর এই কাজগুলোর ডিমান্ড খুবই বেশি হয় আপনি সর্বনিম্ন দুই এক থেকে দুইশো ডলারের অর্ডার কিন্তু ইজিভাবে পেয়ে যাবেন আপনাকে ডেলি না পড়লে মাসে চার পাঁচটা অর্ডার পড়বে চার পাঁচটা অর্ডার পড়লে আপনি ইজিভাবে আপনার পনেরো বিশ হাজার টাকা কিন্তু আর্ন করতে পারবেন এই ছোট্ট একটা কাজটা শিখে যদি এটার ক্লাস অনেকগুলো হবে আমি ছোট ছোট করে টপিকগুলো রাখবো যাতে আপনারা একটা করে টপিক একটা করে ক্লাসের ভিতরে থাকে যাতে আপনাদের সময় কম লাগে একটা করে টপিকে আপনি একটা করে বিষয় বুঝতে পারেন তো এটা হচ্ছে মেল ইমেল মার্কেটিং বা ইমেল মেলচিপ মার্কেটিং মেলচিপের ভিতরে দেখেন ল্যান্ডিং পেজটা কীভাবে তৈরি করতে হয় আমরা যদি এই গিকটা যদি ওপেন করে দেখি যে তিনি কি কাজটা করতেছে তার দুইটা অর্ডার বর্তমানে রানিং আছে তার বেসিক শুরু করছে হচ্ছে তিরিশ ডলার থেকে এবং স্ট্যান্ডার্ড শুরু করছে ষাট ডলার এবং প্রিমিয়াম শুরু করছে আশি ডলার তো এবার যদি আমি স্ট্যান্ডার্ড দৌড়ে যদি তাকে দৌড়ি একশো ডলার তার মানে তিনি একশো বিশ ডলারে কিন্তু এখন অর্ডার তার দুইটার রানিং আছে এখানে তিনি প্রিমিয়াম সার্ভিসও হতে পারে বেসিক সার্ভিসও হতে পারে ঠিক আছে কিন্তু সব থেকে বায়াররা এই সার্ভিসটা নিয়ে থাকে বেশি অথবা এর থেকে সবটির থেকে বেশি কিন্তু নিতে পারে আর এখানে দেখেন তার লাভ রিয়েক্ট আছে এতগুলো ক্লায়েন্ট তাকে লাভ রিয়েক্ট দিয়ে রাখছে তার মানে এই সার্ভিসটা তারা পছন্দ করে বা পরবর্তীতে কিনবে বা ফেভারিট করে রাখছে যাতে পরবর্তীতে তারা সার্ভিসগুলো নিতে পারে তো এবার দেখি তিনি আসছে কত সালে দুই সালে আসছে দুইশো চুয়াত্তরটা কাজ মানে রিভিউ পাইছে আরও এক্সট্রা অনেকগুলো কাজ করছে আমরা যদি রিভিউগুলো দেখি তিনি লাস্ট কতদিন আগে কাজ করছে এবং দেখেন দুই দিন আগে কাজ করছে তিন দিন আগে কাজ করছে তিন দিন আগে কাজ করছে ছয় দিন আগে কাজ করছে এক উইক আগে মানে মাসে কিন্তু তিনি অনায়াসে বিশ থেকে পঁচিশটা কিন্তু অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলতেছে এরকম যদি আমি এই মেয়েটারে দেখি একটু আমি যদি গিকগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখেন এই মেয়েটা মেবি কত সালে আসছে একটু আমরা যদি নিচের দিকে স্কল করে দেখি দেখেন একুশে আসছে একুশে আসছে ঠিক আছে একুশের মেতে আসছে তো এখানে আসার পরে কিন্তু লেভেল ওয়ান সেলার তেপ্পান্নটা অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলছে মানে রিভিউ পাইছে এর থেকে বেশি আরও কাজ করে ফেলছে ঠিক আছে আর তিনি দেখেন সার্ভিসগুলো নিতেছে প্রথম শুরু করছে দশ ডলার তারপরে পঁচিশ তারপরে দেখেন পঞ্চাশ ডলার অনায়াসে কিন্তু এখান থেকে ভালো কাজ করতেছি এবার যদি তার প্রোফাইলে যদি আমরা চলে যাই যাওয়ার পরে আমরা যদি দেখি তিনি লাস্ট ডেলিভারি দিছে কয় তারিখে লাস্ট ডেলিভারি দিছে হচ্ছে চার দিন আগে ওকে তার রিভিউগুলো দেখাচ্ছে না কেন ওকে রিভিউ দেখাচ্ছে ওকে একটু মোস্ট রিসেন্ট করে দেখি আমি যদি আপনাদেরকে দেখাই এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভিতরে একটু হলে মোটিভেশন দেওয়ার দিবে আর কি এই কাজগুলো শিখলে আপনি আদৌ কাজ পাবেন কিনা সেটার একটু উৎসাহ দিবে আপনাদেরকে যাতে আপনি কাজটা শিখতে আগ্রহী হন তো দেখেন এবার দেখেন তিন দিন আগে কাজ ডেলিভারি দিয়েছে চার দিন আগে ছয় দিন আগে আমি যে কথা বলছি আমার কথার সাথে একটু মিলে দেখেন যে তারা আদৌ কাজ করতেছে কিনা দেখেন ইমেল ট্যাম্পলেট ডিজাইনের কাজগুলো কিন্তু তিনি করতেছে বা তারা করতেছে দেখেন এই মাসে কিন্তু মোটামুটি আমি যদি এই মেয়েড এটা তো নতুন ঠিক আছে নতুন সেলার মোটামুটি দেখেন কতগুলো কাজ করে ফেলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা কাজ কিন্তু কমপ্লিট করে বলছে শুধু ইমেল মার্কেটিং বা মেলচিপ ডিজাইনের তিনি দেখেন মেলচিপ ডিজাইন ট্যাম্পলেট ডিজাইন করে দেয় আর কি এটা কিন্তু কঠিন কোনো কাজ না আপনাকে কোনো গ্রাফিক ডিজাইন শিখতে হবে না এটার জন্য এটা আমরা শুধু সিম্পল আর ড্রাগন ডক সিস্টেম করে করে ফেলো বায়ার আপনাকে সব কিছু দিয়ে দেবে এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করার কোনো প্রয়োজনই নাই ঠিক আছে আপনাকে শুধু যেটা করতে হবে শেখার মন মানসিকতা নিয়ে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে তাহলে আশা করি আপনি মেলচিপের এবং ইমেল মার্কেটিংয়ের যাবতীয় যা কিছু আছে সবই আপনারা শিখতে পারবেন নেক্সট ক্লাস থেকে আমরা আজকে শুধু আমরা বেসিক ধারণা দিয়ে রাখলাম ফাইবারের এই কাজগুলো করতে পারেন এবং আপনি চাইলে ফ্রিলান্সার ডট কমেও এগুলো কাজ আপনি দেখতে পারেন ফ্রিলান্সার ফ্রিলান্সার ডট কমে যদি যান এই কাজগুলো পাবেন আপরকে গেলেও আপনি কাজগুলো পাবেন এটা ফ্রিলান্সারের জব যদি আমরা ফাইন্ড করি জব ফাইন্ড আমি যদি এখানে সার্চ করি হচ্ছে email marketing email email marketing marketing দেখি কতগুলো বিট মানে জব পোস্ট করা হয়েছে সরি এখানে ভুল লেখছি আমি email marketing okay email marketing লিখে ফেলছি দেখেন এখানে মোটামুটি অনলাইনের জব দেখেন এখানে অনেকগুলো জব কিন্তু ছেড়ে দিছে তারা লিড জেনারেশন অ্যাসিস্ট্যান্ট এই email template with the design এটার একটা কাজ তারপরে ওয়েবসাইট ডিজাইনের ওকে আমরা যদি লোকাল দেখা দরকার নাই ইংলিশ ইংলিশ থাক আমি একটু ফাইন্ড করি ক্যাটাগরি দিয়ে local full time okay full time হিসেবে কাজ করতে পারবেন ক্যাটাগরি হচ্ছে ওকে এটি থাকবে এখানে আপনি বাজেটটা সিলেক্ট করতে পারবেন ওকে আমি এটা ফুল টাইম এটা লাগবে না আমি এটা কেটে দিই দেখেন এখানে অনেকগুলো জব কিন্তু আছে আপনি পেজে যেতে পারেন এখানে দেখতে পারবেন এখানে দিতেছে তারপরে আপনি যদি চান ধরেন আপরকে যাইতে পারেন আপরকেও এই কাজগুলো শিখে কাজ করতে পারেন আপর ওকে আপর আপর এবং পিপল পার আওয়ার গুরু আছে এগুলোতে কিন্তু আপনারা ইজিভাবে কাজ করতে পারেন এই কাজগুলো শিখে কিন্তু আপনি যে কোনো মার্কেট প্লেসে কাঁপাইতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে আমি দেখি জব জবস ক্লায়েন্ট জবস আসছে কতগুলো আমি এখানে দেখি ইমেল মার্কেটিং বা মেল চিপ মার্কেটিং বলতে পারেন ইমেল মার্কেটিং মার মার্কেটিং ওকে ইমেল মার্কেটিং দেখি কতগুলো জব দেখেন ইমেল মার্কেটিংয়ের ইমেল মার্কেটিংয়ের এখানে দেখেন জবগুলো সার্চ মানে বায়াররাই জব পোস্ট করছে তেরো হাজারের মতো ইমেল মার্কেটিং তার মানে বিষয়গুলো বুঝতেই পারতেছেন এখানে কি পরিমাণ চাহিদা আছে এই কাজগুলো করার পর মানে চাহিদা আপনারা কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন ইজিভাবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে আমরা যে কাজগুলো শিখবো প্রতিটা কাজই মার্কেট প্লেসে ডিমান্ডেবল এবং আপনি চাইলে এই কাজগুলো শিখে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন আশা করি যদিও আমরা কাজ করি ফাইবার মার্কেট প্লেসে এবং আপনারা চাইলে আপরকে করতে পারেন ফ্রিলান্সারে করতে পারেন কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ কোর্সটা করার করবেন আশা করি আর আজকের মতো আমি এইখানে স্টপ হয়ে যাই দেখা হবে আমাদের নেক্সট ক্লাসগুলোতে